আমরা এখন দেখব গুগল বুকস যেখানে আপনি অনলাইনে ভার্চুয়াল সব বই পাওয়া পাবেন তো আমরা দেখি এটা কিভাবে কি কি বই পাওয়া যাবে এখানে এখানে পেড দিয়ে টাকা দিয়ে কিনতে হবে এমন বই আছে অনেক অনেক ধরনের বই পাবেন গুগল বুকসে যাব আমরা তো গুগল বুকসে যাওয়ার জন্য আমরা গুগল বুকসে ক্লিক করব গুগল বক্সে ক্লিক করলে আমি এখানে বাংলা ইংলিশ সব ধরনের বই পাবো এখানে আউট আউটসোর্সিং লেখেন সার্চ দিলাম আমি আউটসোর্সিং রিলেটেড সব বই পাওয়া যাবে সাকসেস আইটি আউটসোর্সিং তারপরে স্ট্র্যাটেজি আউটসোর্সিং তো অনেক ধরনের বই পাবে বাংলা ইংলিশ হিন্দি সব ধরনের বই এখানে পাবে তো আপনার এখন এই মুহূর্তে এই বইগুলা করতে পারবেন শুধু ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এখানে আপনার মামলাদের বই পাবেন উপন্যাস পাবেন হুমায়ুন আহমেদের বই পাবেন এটার সকল তো এখানে অনেক ধরনের বই পাবেন আপনি এখানে সার্চ দিলে বাংলাতে সার্চ দিলে দেওয়াল লেখে সার্চ দিলে দেওয়াল উপন্যাস গল্প সব সব ধরনের পাবেন তো আমি চাচ্ছি যে এখন আমি যেটা দেখাইতে লাগছিলাম আউট আউটসোর্সিং এর যে কোনো বই থেকে আমি করতে চাচ্ছি তো দেখেন হাউ টু গুগল এটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য আমাকে গুগলে সার্চ দিতে হবে গুগল বুকস ডাউনলোড গুগল বুকসের ডাউনলোডারটা আমি কি আমি চাচ্ছি যে সাকসেস আইটি এই বইটা ডাউনলোড করব তো আমি গুগল বুকসের ডাউনলোডারটা কি হ্যাঁ গুগল বুকস ডাউনলোডার হোম তো এখানে আমি যাই গেলাম যাওয়ার পর আমি ডাউনলোডে ক্লিক করব তো আমার এখানে এটা ডাউনলোড করা আছে আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করে পর এটা এক সেকেন্ডের মধ্যে এখানে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে এটা ওপেন দিলে ডাউনলোড ওপেন দিব তো আসবে এটা আসার পর আমি ইয়েস দিব হ্যাঁ, আসছে তো আমি এটা দিয়ে বইটা ডাউনলোড করতে পারবো এই বইটা আমি ওপেন করলাম ওপেন লিঙ্কটা নিলাম কফি দিলাম কফি দিলাম কফি দেওয়ার পর আমি এখানে পেস্ট করব পেস্ট করে ডাউনলোড দিব ডেস্কটপে দিছি আমি এখানে আপনি ফোল্ডার চেঞ্জ করে দিতে পারবেন তো এটা ডাউনলোড হয়ে যাবে এখানে এটা ফিল হয়ে যাবে ডাকটা সবুজ চালিয়ে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর এটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর আপনি এরকম দেখতে পারবেন পিডিএফ আকারেও দেখতে পারবেন ইমেজ আকারে যেই যেই ফর্মেটে ওরা দিয়েছে সেই ফর্মেটে আপনি পাবেন হ্যাঁ। এটা আপনি এটা পিএনজি আকারে দিয়েছে সেই জন্য আমি এটা পিএনজি আকারে ডাউনলোড হয়ে গেছি তো ধন্যবাদ সবাইকে আশা করি সবাই গুগল বুকসটা ইউজ করবেন আপনারা বেনিফিটেড হবেন